সুধি দর্শক শ্রোতা আমরা এই বছরের কিং লোটোয়ের সবচাইতে বড় এবং সর্বোচ্চ পুরস্কারটি ঘোষণা করতে যাচ্ছি পাঁচটা বছর ধরে লগে রয়েছি ভাই এখন পর্যন্ত পুরস্কার পাই নাই আমরা সেই বিজয়ীকে একটি ফোন দিব সে খুবই এক্সাইটেড মনে হচ্ছে দেখা যাক সময় আবার কে ফোন হ্যালো জি লোকমান স্যার বলছেন জি Sir, you are the most luckiest person in Earth today because you have just won the King Lotto Lottery's biggest prize. Congratulation sir ভাই ভাই ভাই ভাই জি ভাই জি সর্বোচ্চ পুরস্কার হিসেবে আপনি পাচ্ছেন দশ কোটি টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ সো এই ধরনের সকল লেটেস্ট আপডেট পেতে এবং বড় বড় পুরস্কার জিতে নিতে আমাদের সাথেই থাকুন দিস ইজ কেজিপি ফ্রম সততা কম গুজব বেশি ভোকালিয়া নিউজ ওই চুমকি রাম্মা আমি তো বড় লোক হয়ে গেছি সত্যি সত্যি হ্যাঁ। ওই সবজি সবজিওয়ালা হন আজকে থেকে বাজার আমি আর করুম না তুই সব লেটেস্ট সবজি প্যাকেট করে আমার বাসায় উড়াই দিয়ে আইবি বুঝছস আর আমার সার ডাকবে এখান থেকে জি স্যার জি জি স্যার জি এখান থেকে ডাকবো স্যার চায়ের বিল তো অনেক হয়ে গেল মামা কবে দিবেন দোকানে আইলেই খালি চায়ের বিলের লেগা পেকর পেকর করতেন গানের সামনে এই লন আমার নেক্সট চোদ্দ জেনারেশনের চায়ের বিল দিয়ে গেলাম আর আইব আর লুঙ্গি তুললে চা খাইব ঠিক আছে কেন বাবা এই মাসের ভাড়াটা এই যে বাড়িয়াল আঙ্কেল শোনেন আজকে থেকে আমি আর কোনো ভাড়া দিব না এই পুরো বিল্ডিংটাই আমি কিন্না লইতেছি ঠিক আছে পেপারপত্র রেডি কইরা আমার বাসায় আসেন গেলাম আরে কি অবস্থা লোকমান ভাই কি রে মোল্লা নাচোস না কেন তুই জানোস না তোর ভাইয়ের দশ কোটি টাকার মালিক হয়ে গেছে কোমর দুলায় নাচবে না নাচানাচির মধ্যে আমি নাই ভাই কিন্তু আপনারে দেখে মনে হইতেছে আপনি দুনিয়ার জীবনের মধ্যে পুরে ডুবে গেছেন চুরো হয়ে গেল তোর তাই না একটু পরে কবি দুদিন পর মরে যাইবেন এত সম্পদ দিয়ে কি হইব এগুলো নাকি কবরে যাইবেন কিনা তুই এত ডিপ্রেসিং রে ভাই এত ডিপ্রেসিং ইস তোর লগে কথা কই তো আজকাল ভয় লাগে ভাই আমি তো আপনার সবসময় সত্যি কথা বলি আর আপনার ভালোই চাই আপনার জন্য একটা ভালো খবর নিয়ে আসছিলাম এর থেকে ভালো খবর আবার কি হইতে পারে আপনি কি এই রমজান মাসে সবগুলো রোজা রাখছেন তুমি সব বয়ান ছাড়তাই বা আমি ভালো মতোই জানতাম কাল থেকে সব রোজা রাখি নিয়ে বুঝছো মাশাআল্লাহ ভাই তাইলে শোনেন কেউ যদি রমজান মাসে সবগুলো রোজা রাখা থাকে শাওয়াল মাসে অতিরিক্ত ছয়টা রোজা রাখে তাইলে কিন্তু সে পুরা বছর রোজা রাখার স্বভাব পেয়ে যেতেছে কি ফাইজলামি করো মিয়া তুমি আমার লগে অথেন্টিক <laughs> হাদিস ভাই আপনি আমার কথায় বিলিভ না করলে নিজে রিসার্চ করে নিতে পারেন অথবা জ্ঞানী কোনো স্কলারকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাখ্যা সহ বলে দেবে বাহ তাহলে তো দুনিয়া হইলো আখিরাত হইলো কি কও মিয়া খালি একা একা জান্নাতে যেতে চাও বুঝছো সবাই লয়ে যাই বাবু জানি ঠিক আছে ভাই প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার মনে হচ্ছে শাওয়াল মাসের আর খুব বেশি দিন নেই ব্যস্ততার মাঝেও যদি আপনারা পারেন ছয়টা রোজা রেখেই দিতে পারেন ভেঙে ভেঙে হোক আলাদা আলাদা হোক বাট রাখলে কিন্তু পুরো বছর রোজা রাখার সবটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা দেরি করা উচিত নয় যতটুকু সুযোগ হয় আপনারা এটাকে কাজে লাগিয়ে শ্রাবণ মাসের মধ্যেই রোজাগুলো রেখে দেন আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের বেনিফিশিয়াল লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করিতে ভুলবেন না আপনাদের সবার সাথে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে টিল দেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দুইবার হইলো একই কাজ আমি একটা বাঁশ খেলাম